বেলা সকালবেলার যে একটা ওয়েদার সাগরের পারে ঠিক এখানে আসলে বোঝা যায় দেখেন কি সুন্দর পরিবেশ দেখেন সাগর পারে পরিবেশটা অনেক সুন্দর দেখেন সারি সারি নৌকা আমার বাংলাদেশ দিসান ওয়ান খুবই চমৎকার একটা জায়গা খুবই চমৎকার একটা জায়গা এটা হচ্ছে আপনার এক নম্বর বাজার দেখেন যেদিকে চোখ যায় শুধু সবুজের সমারোহ আমরা আরেকটু আগিয়ে যাব যখন জোয়ার আসে তখন পানিটা ঠিক ওই বরাবর আসে এটা বানানো হয়েছে যেন জোয়ার না আসা পর্যন্ত যে বুটগুলো ওখানে আসবে সেই বুটগুলো যেন পারাপার করতে পারে ঠিক প্রতিদিন এভাবে নোয়াখালী থেকে এখানকার সকল মালামাল নিয়ে আসে বুড়ে পরে অনেক সুন্দর চমৎকার কিছু বোট দেখা যাচ্ছে একটা স্পিড বোট এটা আপনার জোয়ার যখন আসবে তখন ছাড়বে এখন জোয়ার নেই ভাটা সেজন্য স্পিড ফুটটা দেখেন স্পিড ফুটটা শুকনোতে পরে আছে যখন জোয়ার আসবে তখন আবার পানিতে পরিপূর্ণ হয়ে স্পিড ফুটটা ছেড়ে দেবে যে সকালবেলার চমৎকার একটা দৃশ্য সকালবেলার চমৎকার দৃশ্য সাগর পাড় এটা হচ্ছে আপনার ঘাট মূলত আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা এখন মাটির সাথে আছে যখন জোয়ার আসবে তখন এটা আবার উপরে উঠে যাবে ঠিক এই বরাবর হবে এখানকার এই এটার বরাবর হবে এটার বরাবর হবে এখন আপাতত নাই পানি নাই ভাটা চলতেছে মেবি দু এক ঘন্টা পর জোয়ার আসবে দেখেন এটা হচ্ছে সাগর পার্ক হাসানচরের সাগর পার্ক অনেকটাই সুন্দর মনমুগ্ধকর পরিবেশ বিকালবেলা আরও সুন্দর বিকালে আসা হয়েছিল একবার কিন্তু সকালের ওয়েদারটা নেওয়ার জন্য আমি আসছি সকালের ওয়েদারটা খুবই চমৎকার অনেক প্রচুর পরিমাণে বাতাস এখানে দেখেন তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আগামীতে আরও কোনো সুন্দর ভিডিও নিয়ে আমি হাজির হব মামুন হুসাইন আল্লাহ হাফেজ subscribe my channel Discovery Television twenty four নতুন নতুন জায়গা দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল টিপ দিয়ে সাথে থাকুন সকল ভিডিও আপডেট পান আল্লাহ হাফেজ